আপনি কি সবসময় মুড়ি খান মুড়ি খাই খেলে আমি সেই খাই ভাত খান না ভাত খাই ভাই আমি ভালো লাগে খাই মোবাইলে খান মোবাইল আছে আপনার ওরে হ্যাঁ, কথা হয় হ্যালো গাইস আপনারা দেখতে পাচ্ছেন এ হচ্ছে মুড়ি পাগলা আসলে লোকটি পথভ্রষ্ট হয়ে ভুলে গেছে ওর বাবা মা বাড়ি ঘর কিছু খুঁজে পায় না তো অনেকদিন যাবতে পাগলটি এখানে থাকা মেলা করে তো আপনারা যদি চান যে পাগলটা তার বাবা মায়ের কাছে ফিরে যায় তো অবশ্যই ভিডিওটা বেশি বেশি শেয়ার করতে হবে আর আপনারা অবশ্যই যদি কেউ চিনে থাকেন যে এর বাড়ি কোথায় তাহলে অবশ্যই আপনারা তার বাড়িতে খোঁজ দেবেন আচ্ছা ভাই আপনার নাম কি হ্যাঁ? আপনার নাম কি আমার নামটা পুরো বলতে পারছি না ভালো করে বলেন আপনার নাম কি নাম

আমার দুই ভাই আপনার বড় ভাইয়ের নাম বলেন আমার বড় ভাইয়ের নাম মোহাম্মদ আব্দুল হামিদ আপনার বাবার নাম মোহাম্মদ আব্দুল সাত্তার আচ্ছা আপনার মায়ের নাম জানেন মায়ের নাম তো না করে মনে আছে চিন্তা করি হ্যাঁ আমার নাম মনে আছে কি নাম মোহাম্মদ হাজরা বেগম ভাই বিয়ে করছেন ভাই জোরে বলে বলেন আপনি বিয়ে করছেন আসলে উনি ওনার একটু মাথার সমস্যা আছে উনি কানেও কম শোনে তো আপনারা আপনাদের সহযোগিতা হয়তো ঠিকানাটা খুঁজে পেতে পারে তো আপনারা বেশি বেশি শেয়ার করবেন উনি আসলে বলতে পারবে ভাই বিয়ে করছে হ্যাঁ, বিয়ে করছে হ্যাঁ, হ্যাঁ, ভাই বিয়ে করছে ছেলে মেয়ে আছে হ্যাঁ আমার ছেলে বাবা মা সবাই আছে আলহামদুলিল্লাহ শোনেন শোনেন আপনি কি আপনার বাবা মার কাছে যাবেন না যাবো আচ্ছা তাহলে আপনার আচ্ছা ঠিক আছে এখন আপনি আপনি কি যেতে চান না বাবা মার কাছে হ্যাঁ আল্লাহ যেতে এবার আপনার বাবা মা আপনি নিতে আসবে আপনার মা আসবে আপনার ভাই আসবে আপনার স্ত্রী আসবে তারা তো সবাই বেঁচে আছে এবার আপনাকে নিতে আসবে আর এই ভিডিওর মাধ্যমে আপনি আপনি আপনার বাবা মার সন্ধান পেয়ে যাবেন আপনি আর টেনশন করেন না চিন্তা করেন না আপনি সবসময় এখানেই থাকবেন ওই বাড়িতে থাকবেন ওই বাড়িটা আমার ওই বাড়িতে থাকবেন আর আপনার বাবা মা আসলে আমরা আপনার বাবা মার হাতে তুলে দেবো ঠিক আছে আমি যাব না যাব না আপনি কি সবসময় মুড়ি খান মুড়ি খাই যাই যাই খেলে আমি সেই খাই ভাত খান না ভাত খাই ভাত খাই মোবাইল খান মোবাইল আছে আপনার ওটা কথা হয় হ্যাঁ, আপনার নাম্বার বলতে পারেন আচ্ছা ঠিক আছে গাছ আমরা জীবনে অনেক পাগল দেখছি এটা হচ্ছে মুড়ি পাগল আমার সাথে মোবাইলে ইউজ করে তো আসলে এই পাগলটির অনেকদিন যাবৎ পথ ঘুরে বেড়াচ্ছে তো আপনারা আপনাদের শেয়ারের কারণে উনি ওনার বাবা মার কাছে ফিরে যেতে পারবে আপনারা সবাই সাপোর্ট করুন আর এই হারুন মুড়ি পাগলাকে তার বাবা মাকে ফিরে দেওয়ার জন্য সবাই বেশি বেশি ভিডিওটি শেয়ার করুন দেখতে পাচ্ছেন ওনার একটু মাথার সমস্যা উনি কখন কি করে বসে তার ঠিক নেই আপনারা দয়া করে অন্তত দয়া করে হলেও ভিডিওটি বেশি বেশি শেয়ার করবেন উনি যেন ওনার সন্তানের কাছে যেতে পারে উনি যেন ওনার স্ত্রীর কাছে আবার ফিরে যেতে পারে আমি আপনাদের কাছে বেশি বেশি রিকোয়েস্ট করে বলছি যে আসলেই এর আগে একজন পাগল ছিল সে কিন্তু তার বাবা মার কাছে চলে গেছে ওর নাম ছিল আমজাদ পাগল এটা হচ্ছে হারুন পাগল ওর সে মুড়ি পাগল আমার সাথে মোবাইলও আছে দেখতেই তো পাচ্ছেন পাগলের যে রং ঢং তো ঠিক আছে আজকের মধ্যে এখানেই শেষ আপনারা অবশ্যই ভিডিওটি বেশি বেশি শেয়ার করবেন আল্লাহ হাফিজ